দরজার আড়ালে কান্নার আওয়াজ মায়ের চোখে পানি বাবার চোখে পানি কিরে মা বলে সন্তান আছে কোথায় খবর নাই সব ঘরের মধ্যে ঈদের বাজার সেমাই চলে চিনি আছে সব মা বাবার গায়ে নতুন কাপড় আমার নতুন জামা কাপড়ের খবর নাই সন্তানেরও খবর নাই কোথায় যেন বিবাহ করে চলে গেল কোনো খোঁজ খবর নেয় না অত সেই সন্তান লেখাপড়া করতে গিয়ে আমি মা কত রাত ঘুমাই নাই আমি মা ওর পরীক্ষার সময় রাত জেগে জেগে মাওলার কাছে কান্না করেছি দোয়া করেছি ওই মা তুমি বন্ধু আর বান্ধবীদের নিয়ে ঢাকার পার্কে পার্কে আড্ডা করো ঈদের আনন্দ করো অথচ গ্রামের বাড়িতে মা বাবার ঈদের আনন্দের খবর নিলাম এরে যুব এখানে কত আল্লাহর বান্দা আছো কত দূর থেকে সেখানে চাকরি করো গার্মেন্টসে চাকরি করো অনেকের মা নাই অনেকের বাবা নেই অন্ধকার কবর থেকে দোয়া চায় তুমি একবারও মা বাবার জন্য দোয়া করতে পারলা না রে বাবা ওরে তিন সন্তান মা বাবার জন্য কি একটু মায়া নাই আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মা বাবাকে ভুলে গেছো বিরোধিতায় নেমে গেছে ওরে নবীর উম্মতের দল ঘামের হালাল টাকা দিয়া বাবার দরবারে কত কিছু দিলা অত সাপন মা বাবারে কিছুই দিতে চাইলা না পিসাবের হাদিয়া দিতে কোনো হিসাব লাগে না মা বাবার দেওয়ার বেলায় এত হিসাব কেন এরে নবীর উম্মতের দল বৃদ্ধ পুরা মানুষ ঢাকার শহরে রিক্সা চালায় পেট্রোল দিতে পারে না রিক্সায় উঠেছে একজন টুপিওয়ালা বান্দা বুড়া মানুষ গামছা কোমরে বেঁধে রিক্সা চালাচ্ছে মেশিন নেই পাও দিয়া পেট্রোল দেয় ঘাম পরে ঘাম শক্তি নাই একটা পেট্রোল দেয় আর একটা দিতে কষ্ট হচ্ছে কিসে চোখের পানি ও বুড়া মনটা খুলে বলো বুড়া বলে হুজুর বলে কি লাভ হুজুর বলে কিছু যদি লাভ নাও আমি তোমাকে কিছু করতে না পারলেও তো বাউলা দরবারে দোয়া করতে পারবো রে বুড়া বুড়া বলে হুজুর এবার শুনে আমাকে আল্লাহ মেয়ে দান করেছে ছেলে দান করেছে ছেলেটারে কষ্ট করে বড় বানাইলাম কোন রকম বড় হয়া লেখাপড়া কিছু করে বিয়া করে ঘর থেকে নেমে গেছে মায়ের সাথে তর্ক লাগায় খবর নাই কখন রোজার মাস গেল কখন ঈদুল আজহা ঈদুল ফেতর গেল খবর হুজুরোর মা সপ্তাহ যায় দুই তিন দিন ভাত মুখের কিনারায় নেয় নেয় সন্তানের জন্য শুধু কান্নার আওয়াজ আর এদিকে আবার দুইটা মেয়ে আল্লাহর শকর একটা মেয়ে বিবাহ দিয়েছি শান্তির জীবনে আছে কিন্তু ছোট মেয়ে নিয়ে বড় টেনশন হয়ে গেল মেয়েটারে বিবাহ দিতে গেলাম দেওয়ার পর একের পর এক যৌতুকের আবদার মেয়েটাকে বলতেছে পারি আসে বারবার টাকা দাও টাকা দাও মেয়েটা কয়েকবার বুঝায় বুঝায় দিয়ে এরপরে দেখি একদিন মেয়েটা কান্না করে করে ঘরে হাজির হয়ে গেল চোখের পানি ছেড়ে বলে মা তাকায় দেখো তোমার জামাই আমাকে কত প্রহার করেছে আঘাত করেছে টাকা যদি না দেও তোমার জামাই আমাকে রাখবে না মা চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর এক তো ছেলের শোক অপরদিকে মেয়ের কান্না হুজুর আমি আবার বুঝাই শুনে হালকা কিছু টাকা দিয়ে দিয়ে দিলাম কয়েকদিন আগে আবার মেয়েটা ঘরে আইসা মায়ের কাছে পিঠের জামাটা উঠায় কান্না করে মাগো তাকায় দেয় পিঠের চামড়া গুলোর অবস্থা পঞ্চাশ হাজার টাকা যৌতুকের দাবি করেছে না দিলে আমাকে রাখবে না হুজুর আমি মায়ের কান্না ওই মেয়ের কান্না আর মেয়েটার মায়ের কান্না দেখে সহ্য করতে পারি নাই আমি বাধ্য হয়ে রিক্সা দিয়ে রাস্তায় নেমেছি রাতের আমার খানা নাই ঘুম নাই এত কষ্ট হওয়ার পরেও আমি চাই আমার মেয়েটা যেন শান্তিতে বসবাস করতে পারে এরে নবীর উম্মতের দাল কোথায় চলছো এরে যুবক বেহায়া হ্যাঁ হয়ে গেছো অধিকারের স্লোগান দিচ্ছ আবার নারীর উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়া আবার গরিবের উপরে জুলুম করতেছ আল্লাহর কসম ওই ঘরে শান্তি হবে না রে বাবা একটু রেডি থাক তোর সন্তানও কিন্তু তোর গলায় ছুরি ধরবে তুই যা করবি তা করবে যদি তওবা না করো এরে মুমিন দুনিয়াটা কিছুই না আল্লাহর কাছে তওবা করো মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও ইহুদি কুকুর কিনে ফেললো উদ্দেশ্য বড় খারাপ এই কুকুরটারে লালন পালন করে বড় বানায়া মদিনা নবীরে চির বিদায় করবে এই কুকুরের মাধ্যমে দুই থেকে আড়াই বছর কুকুরের বয়স হয়ে গেল একদিন ইহুদি নবীজির দরবারে গিয়া বলেন ও মদিনার নবী আমার বাড়ি এক বেলা মেহমান হবেন নবী চিন্তায় পড়ে গেলেন আমি আলমিনের জন্য রহমান নবী হইয়া ইহুদির বাড়ি কিভাবে দাওয়াত খেতে যাই আল্লাহ জানায় দিলেন নবী ইহুদির বাড়ি যাওয়াটাই হেদায়েতের কারণ হবে মায়ার নবী ফিরে দিলেন আবার ডাকলেন ও ইহুদি ভাই আজকে তোমার বাড়ির মেহমান হয়ে যাব ইহুদির মনে খুশি মোহাম্মদের বিদায় করে দিবে যতই সল চাতুরি করো না কেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যতই ষড়যন্ত্রের জাল বিছাবি পারবি না রে মুমিন আমার মাওলার ক্ষমতার সামনে তুই কিছুই না কই নমরুদ কই হামান কই কারুন কই ফেরাউন কই সাদ্দাম কই গাদ্দাফি কই সাদ্দাম কই বুশ সবগুলো ধ্বংস হয়ে গেল এদের থেকে বড় মাস্তান তুমি হতে পারো নাই যতই ষড়যন্ত্র করো মাদ্রাসা বন্ধ করে দিবা কেয়ামত হবে মাদ্রাসায় বন্ধ তোর দ্বারা সম্ভব না বরং তুই যদি হাত বাড়ায় দেও তোর হাতটা বাঁকা হয়ে যাবে ইহুদির ষড়যন্ত্রের জাল বিছায় নবীর দাওয়াত দিল মেরে ফেলবে বাঁচানের মালিককে আল্লাহ আজরাইল না পাঠাইলে বাঁচার মারার কোনো সুযোগ নাই নবীজি পরের দিনে হুদির বাড়ি হাজির হয়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য ঘরে নবী গিয়া বসলেন কেমন মায়ার নবী আমার নবী যখন চলতেন মেঘের খণ্ড মাথা মুবারকে ছায়া দান করে ইহুদি এবার নবীরে বসাইয়া পেছনে চলে গেল কুকুরকে ডাক দিয়া বলল কুকুর তো আবার শিকারী মালিকের ভক্তদের মধ্যে কুকুর বড় দামি ওর জীবন দিয়া হলেও মালিকের আবদার রক্ষা করবে মালিকের সাথে গাদ্দারি করবে না কুকুর এবার মালিক বলে কুকুর দীর্ঘ দুই আড়াই বছর পর্যন্ত তোরে খানা দানা খাওয়া তোরে বড় বানাইছি টার্গেট একটা তুই আমার কথা মতো চলবি কুকুর বলে হ্যাঁ, হ্যাঁ চলবো বলে তাহলে চলতে যদি চাও আমার খানা আমার ঘরে থাকি আমার কথা মানবি না হতে পারে না তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমার সামনের রুমে একজন ব্যক্তি বসা আছে তুমি প্রশ্ন ছাড়া তাকে কামরায় যেভাবেই পারো পৃথিবীর থেকে বিদায় করে দিবে ইয়াহুদির কথা মানতে গিয়া এই কুকুর সামন দিকে কদম বাড়ায় কিন্তু জানে না কে সামনের রুমে বসে আছে কুকুর এক কদম সামনে দেয় কেমন যেন অটোমেটিক আবার পিছনের দিকে ব্যাগ হয়ে যায় আবার আগে আবার পেছনে যায় আবার সামনে আবার পেছনে এমন করে করে দীর্ঘ সময় লাগায় একটু সামন দিকে যখন গেল নজরটা দিয়া তাকায় দেখে রহমাতুল্লিন আলামিন বসে আছে কুকুরের চোখের পালক আর নরেও না মায়ার নবীর চেহারার দিকে তাকায় আছে কুকুর কুকুর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় একেবারে বিনয়ীর মতো তাকায় আবার পেছনে ব্যাক করে চলে গেল মালিক আবার ধমকায় বলে কি ব্যাপার দায়িত্ব পালন কেন করুনি জলদি আবার যাও আবার জোর করে পাঠায় দিল আবার কুকুরে সে রহমাতুল্লিল আলমিনের চেহারা মোবারক দেখে থেমে গেল কারণ এই ব্যক্তির চেহারাই প্রমাণে মানুষের দুশ্মন হতে পারে না রহমাতুল্লিল আলমিন কুকুর আবারও ব্যাক করে চলে গেল শেষবার এবার কুকুরের উপরে মালিক হাতির লাঠি নিয়ে আঘাত করা শুরু করলো আমার দায়িত্ব দেওয়া পালন করতেই হবে কুকুর মার খাওয়ার পরে এবার আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেল তুমি আমাকে লালন পালন করে খানা দানা দিয়ে বড় করেছ তবে তোমার কথা আমি মানতে পারি তবে জুলুম করতে আমি পারবো না রে মালিক তুমি জানো কার ব্যাপারে কি বলছো তিনি রহমাতুল্লিল আলমী তিনি গোটা জগতের জন্য রহমান এত কারো দুশ্মন হতে পারে না কুকুর এক পর্যায়ে রেগে গেল বলে যদি বেশি আমার উপরে জুলুম করো আমি উল্টা তোমার উপরে অ্যাকশন নিতে রেডি হয়ে যাব এরে নবীর উন্মতের দল পরিশেষ এই কুকুরের চেঁচামেচির কারণে ওর জ্ঞান ফিরে গেল আমি তো বড়ই খারাপের পথে যাচ্ছি আমার একটা কুকুর যদি অভোলা রহমাতুল্লিল আলমিনকে চিনতে পারে আমি মানুষ হয় কেন পারব না রসুলের দরবারে গিয়ে ক্ষমা চাইলে আর কালেমার পতাকা মাথায় নিয়ে নিলে এরে নবীর উম্মতের দল যেই নবীর শরীর মুবারকে মশা মাসি পরা হারাম আজকে আবার ওই নবীর যেই বেঈমানের গালি দেয় আবার যে আশেকের রসুল তুমি নবীর সুন্নতের জবাই করো বিবাহের মধ্যে সুন্নত নাই বসার ভেতরে দাঁড়ানোর মধ্যে ঘুমের মধ্যে সুন্নত নাই কয়েদিন আর বাহাদুরি করমা মোনাজাতে বলো আল্লাহ নবীর সুপারিশ দান করিও নবীর সুন্নতের জবাই করলে সুপারিশ নসিবে আসবে না রে বাবা আল্লাহর কাছে তওবা করো পর্দার আরানের মা ও বৃদ্ধ বাবাজি ও যুবক গুনা করে জীবনটারে না পাক করেছি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আমি নবীর একজন উম্মা তোমার গোলাম জীবনে গুনা করে করে না পাক করেছি আমার জিন্দেগী গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার মতো যুবক একক তো নামাজও বাদ দেয় না অথচ আমি আজান শুনে নামাজ পড়ি না কয়েকদিন আর বাহাদুরি করব এ যুবক এই জীবনে দেখলাম খেলার মাঠে আমার কত বন্ধুরা ছিল আজকে অনেকে নাই লেখাপড়ার টেবিলে আমার কত আপন বন্ধু ছিল দুইজনে এক বিছানায় ঘুমাইতাম খানা আনতাম দুইজনে ভাগ করে খানা খাইতাম কল্পনাও করি নাই যে বান্দা চলে যাব একত্রে চলাফিরা এত মহাব্ব আমার ছাত্র ভাই লেখাপড়ার জীবনের পরম বন্ধু ক্লাসের ভেতরে হয়তো আমি এক ওই ভাই দুই অথবা ওই ভাই এক হতো আমি দুই হতাম মোটামুটি লেখাপড়ার জিন্দিগি শেষ দাওয়াত তাবলিগের সময় লাগালেন মাদ্রাসায়